আসসালামু আলাইকুম দর্শক দর্শক মানুষ তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা নাকি হারিয়ে ফেলছে হ্যাঁ দর্শক সবচেয়ে দামি সম্পদটা যখন আমরা হারিয়ে ফেলি আমরা কিন্তু অনেকেই আমাদের জীবনের যে অর্থ সেটা আসলে আমরা হারিয়ে ফেলি এবং জীবনের এই সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে সুস্থতা যেটা আমাদের মাঝখানে আমাদের আশেপাশে আমাদের সাথেই যারা আছেন অনেকেই দিন দিন তারা হারিয়ে ফেলছেন সেটা হতে পারে যে কোনো দুর্ঘটনা অথবা নিজের কিছু কিছু ভুলের কারণে দর্শক ঠিক তেমনি আমাদের একজন বোন তার এই সম্পদটা হারিয়ে ফেলেছিলেন কিন্তু এই ডিপিআরসি হসপিটাল আসার পরে তিনি তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পত্তি আবারও খুঁজে পেয়েছেন আবারও বেঁচে থাকার স্বপ্ন পেয়েছেন দর্শক ঠিক তেমনি ম্যাজিক্যালি মাত্র আঠারো দিনে সুস্থ হয়ে ওঠা আমার এই বোনটি প্রথম দিন যখন এসেছিলেন হুইল চেয়ারে করে এসেছিলেন প্রায় সেন্সলেস অবস্থায় ছিলেন কি অবস্থায় এসেছিলেন আসুন দর্শক একটু কথা বলে আসি আমার নাম আমেনা বেগম মনে আমার বয়স ছেচল্লিশ আমি চট্টগ্রাম থেকে আসছি আমার মাসাল ব্যথা ডান পায়ে ঘাড় ব্যথা মানে ব্যথার জন্য তো ব্যথার জন্যই ডান পায়ে উপর থেকে আবার নিচে নামে আবার নিচ থেকে আবার উপরে উঠে হাঁটুতে আছে কম এখন ওই তুলনায় কিন্তু এখন হাঁটুর ব্যথা আমি অনুভব করতে পারতেছি না আমার এ ব্যথা হচ্ছে মানে এটা হচ্ছে আট তারিখ আট তারিখ থেকে হয়েছে এর আগে ছিল কম মানে একটু একটু ব্যথা করতো হাঁটতে পারতাম আট তারিখ আট তারিখ থেকে হঠাৎ আমি হাঁটা চলা করতে পারতেছি না এর আগে আমার ডান পায়ে নার্ভ এক হাড় ইয়ে হয়ে ওইখানে জেল বের হয়ে নার্ভের ইয়ে করছিল উনি বলেছিল ইয়ে না করতে কোনো ট্রাভেল না করতে ভালো কোনো কাজ না আমি দুই মাস আড়াই মাস পর আপনি ওই ট্রাভেলটা করছি আর ভারী কাজ টাজ তেমন করি না কিন্তু আমি তো চেয়ারে বসে নামাজ পড়তে হচ্ছে আমার আর তারপর শুইতে পারতেছি না বসতে বসতেই তো পারি না বসলে আর উঠে দাঁড়াতে পারি না একদম হাত মানে বললাম না আট তারিখ থেকে আমি একদম হাঁটতে পারি নাই কয়েকজন ধরে আমাকে নিয়ে যেত আবার এনে বসাতো কি বলবো সবাই মনে হয় মনে হয় আমি আর উঠতে পারবো না হাঁটা চলা করতে পারবো না আমার লাইফটা এখানে শেষ আমি চিটংয়ে ডাক্তার দেখিয়েছি দুই তিনজন ওইখানে আবার এডমিটও ছিলাম আমি তো কালকে সারাদিনে কান্না করছি কালকে যে প্রচন্ড ব্যথা এত ব্যথা কালকে সারা দিন কান্না করছেন আর রাত একদম ঘুমাতে পারে নাই ঘুমের ওষুধ খাওয়ার পর ঘুম ঘুম হয় নাই আর তারপরেও ঘুমাতে পারতেছে না লাস্টে ডাক্তারকে না বলে আমি আর একটা কিন্তু মেয়েকে বলে আর একটা ঘুমের ওষুধ খেয়ে ফেলছি আমি বলি আমি আর সহ্য করতে পারতেছি না তুমি আমাকে আগে ডাক্তার দিয়ে ওষুধটা দিছে ওইখান থেকে আমাকে আর একটা ওষুধ দিয়ে দাও ওটা খাওয়ার পরও দেখি সকাল দিকে আমার একটু ঘুম আসছে বোন আপনার পাশে একটু বসে কথা হ্যাঁ, বলি হ্যাঁ? কেমন আছেন আজকে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে একটু দেখব আঠারো দিন পরে আমার এই বোনটি কেমন আছেন একটু ওনার সাথে একটু কথা বলি যে মানুষটা যখন প্রথম এসেছিলেন একদম পুরো সেন্সলেস অবস্থায় এসেছিলেন হুইল চেয়ারে করে এসেছিলেন এবং ওনার ওই সময় কোনো বোধ শক্তি পর্যন্ত ছিল না বাট আঠারো দিনে আসলে কি ম্যাজিকের মতো সুস্থ হয়ে উঠেছেন আসুন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম বোন আঠারো দিন পরে কেমন আছেন আজকে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি যেটা আপনি কিছুদিন আগেই বলেছিলেন যে আপনি এখন আলহামদুলিল্লাহ অনেকটুকু সুস্থ আছেন ভালো আছেন যখন প্রথম এসেছিলেন আপনি বলেছিলেন যে আপনার কোনো সেন্স নাই কোন একদম টোটালি খারাপ অবস্থা ছিল বিছানা থেকে আপনি উঠতে পারতেন না হ্যাঁ, কারো সাহায্য নিয়ে আপনাকে বাথরুম বলেন বা নিজের খাবার নিজের ড্রেস সবকিছু আপনাকে করতে হতো তো এই আঠারো দিন পরে আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ অনেকটা ভালো এখন নিজের কাজ নিজে করতে পারি কারো সাহায্য লাগে না হ্যাঁ নিজে নিজে নিজে বাথরুমে যেতে পারে গোসল করতে পারে নিজের খাবার নিতে খেতে পারে আপনার কি মনে হয় যে এই গত আঠারো দিন আগে এই মানুষটাই আপনার সেই পুরনো কথাটা মনে পড়ে কি আপনি নিজেই মিলাতে পারেন মনে হয় যে এই মানুষটাই সেই মানুষটা ছিল না না একদম পুরো মনে হচ্ছে না যে একটা নতুন একটা জীবনে এসেছেন তো হ্যাঁ। স্যার কি বলেছেন যে এই যে যে একটা অবস্থা অপারেশন দরকার আছে বা সেরকম কি কিছু বলেছেন না বলে নাই উনি অপারেশন লাগবে আমরা জানি যে আপনাকে বেশ কিছু ডক্টর হ্যাঁ, অলরেডি আপনি এখানে আসার আগে বলেছিল যে অপারেশন হ্যাঁ, লাগবে কি বলেছিল তারা যে অপারেশন কেন দরকার মনে আছে সেটা আপনার আমার একটা পুরো মনে নাই আচ্ছা সো অপারেশনের ডিসিশন থেকে কেন আপনারা সরে আসছিলেন বা আপনার ফ্যামিলি কেন ডিসিশন আমার মেজো বোন করিয়েছিল অপারেশন ও ভালো হয় নাই আচ্ছা হ্যাঁ। উনি আবার এখানে এসে থেরাপি নিয়ে উনি নিজেই সুস্থ কেন আলহামদুলিল্লাহ উনি উনি পাঠাইছে আমার ছোট বোনও নেয় মানে আপনার দুইটা বোন অলরেডি আমাদের এই ডিপিআরসিতে হ্যাঁ, ওনারা হ্যাঁ। চিকিৎসা নিয়েছিলেন এবং তারা এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং তার ভিতরে একটা বোন অলরেডি এর আগে অপারেশন করেছিলেন সেম প্রবলেমের কারণে হ্যাঁ, কিন্তু উনি ঠিক ওখানে সফলতা পাননি পরবর্তীতে স্যারের কাছে চিকিৎসা নিয়ে উনি সুস্থ হয়ে এখন ভালো আছেন এবং এটা জানার পরে আপনারা ডিসিশন নিয়েছেন না সরাসরি এখানেই চলে আসবেন এবং অপারেশন বিহীন চিকিৎসাটা আপনারা করবেন এবং তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি আমার পাশে নিজে নিজে বসে আসেছেন বিছানা থেকে নিজে একা উঠে এসেছেন তো এই নতুন জীবনটা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনি আপনার এই সবাইকে বলবো যেন আমার মতো যদি কারো ইয়ে হয় অন্য কোথাও না গিয়ে অপারেশনের ইয়ে না করে এখানে ডিপিআরসিতে আসে কেন বলবেন এই কথাটা আমি নিজে এসে সুস্থ হলাম দেখলাম বোনরা হলো সবকিছু দেখে সবাইকে দেখে হ্যাঁ। আলহামদুলিল্লাহ ওদের ভালো হ্যাঁ, অনেক ভালো অনেক ভালো এবং টোটাল ম্যানেজমেন্ট কেমন ছিল আমাদের আচ্ছা আলহামদুলিল্লাহ সব ভালো সব দিক দিয়ে ভালো কি মানে অনেকেই আমাদেরকে বলেন যে আমরা যখন হসপিটালে আসি আমাদের মনে হয় যে আমরা আসলে একটা পরিবারের ভিতরেই আছি পরিবারের সদস্য আমারও লাগছে ঠিক করে হ্যাঁ, মনে হচ্ছে আমি এখানে আমার পরিবারকে নিয়ে আসি এখন এ করতেছি আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ আমার এই বোনের কথা যিনি গত আঠারো দিন আগে একদম টোটালি